প্রজেক্টের ব্যাপারে আলোচনা করার জন্য কাজ করার জন্য কিন্তু মোটামুটি ভালো একটা সময় আমরা পেলাম আর কি এদিকে কই যাই হোক আমাদের প্রজেক্টটা আমরা একটু শেষের দিকে নিয়ে যাচ্ছি আর কি আজকে তো ফর্মালি আমাদের লাস্ট ক্লাস আর কি আমাদের আরেকটা ক্লাস হবে প্রেজেন্টেশন আঠাশ তারিখে আর কি মঙ্গলবার হ্যাঁ একটু আলোচনা করবো একটু পরে করি বাট তার আগে আমরা বেশ কিছু কাজ একটু করার চেষ্টা করি আর কি অ্যাজার সম্পর্কেও আমাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি ঠিক আছে ওকে নাইস সো কোথায় ছিলাম আমরা একটু দেখে আসি লারাভেল 41 স্যার হ্যাঁ লাস্ট ক্লাসে ভিডিওটা করাপ্টেড হয়ে গেছে তো যাই হোক আমরা কুইক ভিউতে যাচ্ছি কুইক ভিউতে যাওয়ার পর এখানে যখন কোনো একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করা হচ্ছে কার্টে এভাবে চলে আসতেছে এখানে টোটাল প্রাইসটা আমরা দেখতে পাচ্ছিলাম এখন ফাইনালি আমরা যেটা করবো চেক আউট অথবা কন্টিনিউ শপিং সো চেক আউটে ক্লিক করলে কি হচ্ছিল এই ধরনের একটা ফর্ম আসছে বলা ছিল you have to log in to complete your valuable order if you are not register then please log in first তাই না এভাবে বলা ছিল এখানে রেজিস্ট্রেশন ফর্ম এখানে একটা লগ ইন ফর্ম দেখতে পাচ্ছিলাম আমরা এখান থেকে রেজিস্ট্রেশন কি করা হয়েছিল password one two three four five six seven address বললাম Dhaka phone number one two three country বললাম ঢাকা সাবমিটে ক্লিক করলে কি হয় আমি একটু দেখে আসি বিহাইন্ডে সো আমাদের চেকআউট ডট ব্লেড এখান থেকে যাচ্ছিল আর কি checkout sign up so web dot পিএসপিতে যাচ্ছি চেকআউট সাইন আপের জন্য কি করা হচ্ছিল চেকআউট কন্ট্রোলারে কাস্টমার রেজিস্ট্রেশন ফাংশন লোড করা হচ্ছিল সো আমরা এখান থেকে চেকআউট কন্ট্রোলারে যাচ্ছি কাস্টমার রেজিস্ট্রেশন এটা আচ্ছা কাস্টমার <clears throat> ইয়ে করা হচ্ছিল সেভ করা হচ্ছিল তার আইডিটা নেওয়া হচ্ছিল আইডিটা নিয়ে সেশনে তার আইডিটা রাখা হচ্ছিল এবং রিডিয়েট করা হচ্ছিল চেক আউট শিপিংয়ে সো চেক আউট শিপিংয়ের জন্য আমরা চেক আউট কন্ট্রোলারের শো শিপিং ফর্ম এই ফাংশনটা লোড করা হচ্ছিল শো শিপিং ফর্মের মধ্যে আমরা এভাবে পাচ্ছিলাম আর কি তো শিপিং কন্টেন্ট আমরা একটা ভিউ লোড করা হচ্ছে এবং সেখানে কাস্টমারের <clears throat> আইডিটা আমরা সেশন থেকে নিলাম নিয়ে সেই আইডি ধরে কাস্টমার ইনফরমেশন তুলে এনে আমরা আবার শিপিং কন্টেন্টের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাই না সো তাহলে শিপিং কন্টেন্ট ফর্মটা কোথায় আছে আমাদের শিপিং কন্টেন্ট এখানে এসে এভাবে ক্যাটাগরি হবে না এখানে হবে শিপিং শিপিং তো এখানে অ্যাকচুয়ালি শিপিং ফর্ম দেখতে পাচ্ছি এভাবে ঠিক আছে সেফ শিপিং ইনপুট সো আমরা এখানে যদি সাবমিটে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি you have to provide so এখানে আমরা চাইলে তার নাম ধরে তাকে সম্বোধন করতে পারি আর কি যে ডিয়ার অমুক পারি না বাট তার জন্য যেটা করতে হবে সেশনে তার নামটাও কিন্তু রাখতে হবে সেশন তো স্যার এখন সেশনে নাই তবে স্যার যে আইডি বাই কাস্টমার বাই আইডিতে স্যার এর মধ্যে আছে না জি স্যার এখান থেকে নেওয়া যাবে এখান থেকে নেওয়া যাবে রাইট সো আমরা বেসিক্যালি তাহলে এখানে একটা কাজ করতে পারি Hello. Full name. Sir. वो तो ये फास्ट वन टेबल एक देखे अच्छी की अवस्था ये अंडरस्कोर लैरगल 41 कास्ट टेबल কাস্টমার টেবিলে এখানে দেখেন কি ছিল ফার্স্ট টাইম লাস্ট টাইম ছিল আচ্ছা। স্যার আমাদের স্যার এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইমটা আছে স্যার এটাকে স্যার মডেলে স্যার আমরা এটাকে নিয়ে ফুল নেম বানাই কি স্যার আমরা করতে পারবো না স্যার অবশ্যই পারবো সেইটা যদি স্যার একটু হ্যাঁ ওটা দেখাচ্ছি দাঁড়া আমি customer by ID last time সেবার যদি রিলোড দিই হ্যালো আল হাসান আসছে না আমি এটাকে একটু বোল্ড করে দিলাম hello Al Hasan you have to log in এবার একটু ভালো লাগছে দেখতে আর কি সো <coughs> তাহলে অ্যাকচুয়ালি এখানে দেখেন তার ও শিপিং করার সময় তার নামগুলো এখানে চলে আসতেছিল তাই না কারণ এখানে বলা হয়েছিল you have to give us you have to give us লিখে দিই you have to give us product shipping information you have to give us product shipping information to complete your valuable order if you are not if your product billing information and shipping information are same then just press on ship shipping info যে কারণে আমরা কি করতেছিলাম ওই কাস্টমারের সকল ইনফরমেশন এখানে নিয়ে আসতেছিলাম তাই না ইয়েস সো এখানে আমরা একটা এমটি স্ট্রিং অ্যাপেন্ড করে দিলাম যার কারণে সাকিব আল হাসানের মধ্যে একটু একটু স্পেস চলে আসছে তাই না নাইস ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে সো ইমেল অ্যাড্রেসটা কিভাবে রাখবো ভ্যালুর মধ্যে email address address phone number phone নম্বরের পরে ডিস্ট্রিক্ট নেম সো ডিস্ট্রিক্ট নেমটা দেওয়ার জন্য এখানে কি করতে হবে নেম দিতে হবে নেম শুধু শিপিং ফর্ম দেওয়া মিলে শিপিং ফর্ম দিয়ে দিলাম এর নাম তো বেসিক্যালি আমরা এখানে এসে স্ক্রিপ্ট লিখবো ডট ভ্যালুতে যাবেন হচ্ছে এটা ভ্যালুতে দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা চলে এখানে কোনো ইয়া লাগবে না ডিস্ট্রিক্ট নেম এটাও লাগবে না সো এটা কি লাগবে সেমিকলন এবার যদি রিলোড দেই সবই আসছে শুধুমাত্র ডিস্ট্রিক্ট নেমটা আসে নাই কেন হ্যাঁ এটা ঠিকই তো আছে স্যার তো স্যার ইন্সপেক্ট করে দেখতে হবে জানতে পারছি এখানে একটা ঝামেলা আছে আচ্ছা ঠিক আছে ঝামেলা কেন যেটা যাবে সেটাই তো আসবে তাই না আছে আচ্ছা, আচ্ছা, মানে জাভাস্ক্রিপ্ট শেষে তো সেমিকোলন দেয় না সেমিকোলন তো দেয় না সেমিকোলন আচ্ছা বেসিক্যালি এখন এটা এখন এখানে যে লেখা আছে যদি তার শিপিং ইনফরমেশন এবং বিলিং ইনফরমেশন সেম থাকে তাহলে তার কিছু লিখতে হবে না জাস্ট এখানে ক্লিক করলেই হবে আর সে যদি চেঞ্জ করতে চায় সেটা চেঞ্জ করে দিতেই পারবে তাই না তো চেঞ্জ করে দিয়ে ফোন নাম্বার টাম্বার সব চেঞ্জ চেঞ্জ করে দিয়ে যখন সেভ শিপিং ইনফোতে ক্লিক করবে তখন তার ডাটাগুলো আবার আরেকটা টেবিলে সেভ হবে শিপিং নামে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে শিপিং নামে তো কিভাবে তৈরি করবো কিন্তু আমরা যে এখানে দিচ্ছি এখানে তো ইএসপি ইএসপি মেক মডেল মডেলের নাম কি আমাদের একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে যাওয়ার কথা হচ্ছে না কেন শিপিং টেবিল শিপিং টেবিলের মধ্যে যা যা হবে অ্যাজ লাইক অ্যাজ কাস্টমার টেবিলের মতোই সো আমি এগুলো কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি আপাতত so first time last time হবে না শিপিং টেবিলে কি দেওয়া হয়েছে full name full name so এখানে দিয়ে দিচ্ছি full name email address password নাই আর সব phone number address district okay now আমাদের মাইগ্রেশন ফাইলটা কমপ্লিট হয়ে গেছে আমরা যদি রিলোড দিই শিপিং নামে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি এখানে ওই ডাটাগুলো আছে ফাইন সো এবার কি করতে হবে শিপিং টেবিলে ডাটা নেওয়ার জন্য আমাকে এখানে চেক আউট সেফ শিপিং তো এই অ্যালায়েন্সটার জন্য আমরা ওয়েব ডট পিএসিতে যাব পোস্ট সেফ শিপিং ফাংশনটার নাম দিলাম সেফ শিপিং ইনপুট তো চেকআউট কন্ট্রোলারে যাচ্ছে আর একটা মেথড লিখতে হবে আমাকে এখানে পাবলিক ফাংশন মিডল লেয়ারে ইউজ করে স্যার পোস্টগুলো তো স্যার বাইরে হবে না স্যার মিডল না ভিতরে থাকতে পারে কোনো সমস্যা নেই সমস্যা হবে না স্যার না সমস্যা হবে না এখানে ইউজ করতে হবে কাকে শিপিংকে আমরা এখানে ইউজ করে নিলাম এবার এখানে নিউ ঠিক আছে কি হ্যাঁ ঠিক আছে এবার এখানে লাগবে হচ্ছে রিকোয়েস্ট খেয়াল করেন রিকোয়েস্ট রিকোয়েস্ট এবার এখান থেকে আমরা ধরবো হচ্ছে রিকোয়েস্ট স্যার উপরেরটা প্রোডাক্ট কপি করে স্যার শিপিংটা স্যার চেঞ্জ করে দিলে হবে স্যার রাইট কাস্টমারের জায়গায় শিপিং এর পাসওয়ার্ড লাগবে না অ্যাড্রেস লাগবে ফোন নাম্বার লাগবে স্যার ফুল নেম হবে স্যার ফার্স্ট নেম চাই স্যার ফুল নেম স্যার দুই পাশে রিকোয়েস্টার আগে sir phone number district save করে শিপিং আইডিটা নিচ্ছি এবার শিপিং আইডি শিপিং আইডিটা আমরা সেশনে রাখবো দেখেন কেন রাখতেছি এটা আমাদের কাছে পরেই ক্লিয়ার হয়ে যাবে এবার চেকআউটের মধ্যে পেমেন্ট চেকআউটের মধ্যে পেমেন্টে যাচ্ছে সো আমাদের যেটা করতে হবে এবার এই চেকার তাহলে এখন কি হবে সেভ শিপিং ইনফোতে ক্লিক করলে শিপিং টেবিলে ডাটা যাবে এবং শিপিং আইডিটা সেকশনে যাবে এবং রিডিয়েট করে তাকে কোথায় পাঠিয়ে দেবে এআলআইসে সো এআলআইসটার জন্য এবার কন্ট্রোলার ফাংশন রেডি করতে হবে সো এটা একটা পোস্ট রিকোয়েস্ট না না get get get request right check out payment এর জন্য চেক আউট কন্ট্রোলারে শো পেমেন্ট ফর্ম এই ফাংশনটা লোড করো show payment form show shipping form হয়ে গেছে শো পেমেন্ট ফর্ম এই ফাংশনটা লোড করতে হবে আমরা চেক আউট কন্ট্রোলারে যাচ্ছি public function show shipping form এখানে এসে আমাদের এই কাজটা করতে বেসিক্যালি এগুলো লাগবে না check out payment M E M T payment form এগুলো আপাতত লাগবে না so payment content so check আউটের মধ্যে আমরা আরেকটা পিএসপি ফাইল তৈরি করতে পারি payment content dot blade dot PSP payment content dot blade dot PSP এখানে এসে আমরা শিপিং কন্টেন্টের কোডগুলো আপাতত কপি করে পেস্ট করে দিচ্ছি তো এখানে এটা লাগবে না এখানে বলছি you have to give us product payment information to complete your valuable order এখানে ইফ ঠিক লাগবে না and that's all payment form বলে দিচ্ছি সো সেভ সাব পেমেন্ট হবে হ্যাঁ বেসিক্যালি এখানে আমরা এগুলো কিছু রাখছি না আপাতত সাবমিট অর্ডার এখানে মনে করেন আমরা কাজ করতেই পারি এখানে টেবিল নেই 自分なりには মতো ভালো লাগবে ক্যাশ অন ডেলি গাড়ি হোম কন্ট্রোল লাগবে না প্লেস হোল্ডার লাগবে না হচ্ছে মনে করেন একটাই বা একই জায়গায় সেভ হবে সেভ শিপিং ইনফো দিলাম সেভ ইনফরমার্সে আনডিফাইন্ড ভেরিয়েবল কাস্টমার বা আইডি কোথায় হচ্ছে এটা oh. দিচ্ছি এই ফর্ম চলে আসছে পেমেন্ট ফর্ম রেডিও বাটনটা কই রেডিও বাটনটা সম্ভবত ওয়েলের কারণে মুছে গেছে ADIO. কমোরিজেন্টাল হবে না ক্লাস ঘটনা নাকি বলেন তো আমারও একটা ইয়েতে স্যার হয়নি চেক বক্সও আসছে জানি স্যার চেক বক্স রেডিও গুলো সব আসছে ফ্রেন্ড ভাগিয়ে স্যার সমস্যা নেই স্যার রেডিওটা বাদ দিয়ে করেন না একটা রেডিও বাটন লাগবে তো মানে ওই যে ডিবের ভিতরে স্যার রেডিওটা লেখা বাদ দিয়ে করেন স্যার তো cash on delivery bKash PayPal থাক এরকম থাক সমস্যা নেই তো এভাবে আমাদের আসতেছে তো এখান থেকে তার যে কোনো একটা পেমেন্ট মেথড চেক করা লাগবে তারপর সাবমিট দেওয়া লাগবে আমি একটা কাজ করি প্রত্যেকটা ফিল্ডের মধ্যে রিকোয়ার্ড দিয়ে দিই সবগুলো রিকোয়ার্ড দিতে কিন্তু ঝামেলা হয়ে যাবে তাই না যে একটা দিন নেম সেম রাইট নেম তো সেমই সমস্যা হবে না ঠিক আছে যাই হোক এখন আমি ধরেন এখান থেকে এভাবে করে দিলাম আর কি সো এখন যদি না রিকোয়ার দিলে তো এটা দেওয়া লাগবে আচ্ছা রিকোয়ার্ড বাদ দিয়ে দিচ্ছি সমস্যা নেই তো এভাবে আসলো আর কি এখন আমরা এখান থেকে যখন যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে যখন অর্ডারটা সাবমিট করব তখন কি হবে তো অর্ডার এবার কিন্তু আসল জায়গায় আসছি ঠিক আছে এতদিন এই পুরো তেত্রিশ চৌত্রিশটা ক্লাসের মধ্যে এই এখনকার আধা ঘন্টা এক ঘন্টা আলোচনা হবে সবচেয়ে বেস্ট আলোচনা ঠিক আছে সো এই জায়গাটা একটু কনসেন্ট্রেট করতে হবে দেখেন যে পেমেন্ট ফর্মটা এখানে আসলাম সো নর্মালি যখন অনলাইনে কোনো একটা অর্ডার আপনি কাটবেন সিস্টেমের মাধ্যমে প্রথমে কোন কোন প্রোডাক্ট বা সার্ভিসের জন্য সে অর্ডার করতেছে সেই ইনফরমেশনগুলো আপনি কার্টে সেভ করে রাখলেন তারপরে কে অর্ডার করতেছে কাস্টমার ইনফরমেশন লগ ইন বা সানাপের আপের মাধ্যমে আপনি নিয়ে নিলেন এরপরে প্রোডাক্টের ডেলিভারি হবে কোথায় সে শিপিং ইনফরমেশন নিয়ে নিলেন এখন পেমেন্ট ইনফরমেশন নিয়ে আপনি যখন অর্ডারটা সাবমিট করবেন তখন কি হবে অর্ডারটা সাবমিট করার পর এবার কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার ডেটাবেজের মধ্যে এই অর্ডার নামে একটা টেবিল তৈরি করতে হবে তাই না এবং সেখানে প্রোডাক্ট ইনফরমেশন থাকবে কাস্টমার ইনফরমেশন থাকবে শিপিং ইনফরমেশন থাকবে তাই না কারণ এখন এখন পর্যন্ত এই যে ইনফরমেশনগুলো আমার কার্ড ক্লাসের মধ্যে যে প্রোডাক্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমার ডেটাবেজের মধ্যে নাই ডেটাবেজের মধ্যে যদি না থাকে তাহলে আমি রিপোর্ট তৈরি করব কি দিয়ে কবে গিয়ে কখন কি অর্ডার দিছে দাম কত ছিল তাই না সো এখন কি করতে হবে যখন সে অর্ডারটা সাবমিট করবে যখন সে অর্ডারটা সাবমিট করবে তখন আমাকে product information customer information shipping information payment ইনফরমেশনগুলো সেভ করে রাখতে হবে সো কি কি রাখতে হবে আমার কাছে মানে অর্ডারটা নেওয়ার জন্য প্রোডাক্ট ইনফরমেশন মানে কি অর্ডার করছে কি অর্ডার করছে ডেলিভারি হবে কোথায় এবং পেমেন্টের হিসাব নিকাশগুলো কীরকম তাহলে মানে চারটা ডাটা বা এই চারটা টপিক সম্পর্কে ডাটা আমাকে সেভ করে রাখতে হবে টেবিলের মধ্যে এখানে ক্লিক করলো তো ধরেন এখানে কোন একটা পেমেন্ট মেথড সে সিলেক্ট করে ক্লিক করলো সো বিকাশ বা পেপাল এগুলো কিভাবে হবে এখন আপাতত চিন্তা করতে দরকার না এগুলো হচ্ছে কি পেমেন্ট গেটওয়ে আমরা অ্যাড করতে পারি পেমেন্ট গেটওয়ে বলতে বোঝানো হচ্ছে একটা এপিআই খুব সহজ অ্যাড করা আর কি এগুলো আপনারা পেরে যাবেন আগে জেনারেল প্রসেসটা কমপ্লিট করি সো ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলে কি হবে একটা টেবিলের মধ্যে কিছু ডাটা যাবে বা কিছু ডাটা আমাকে রাখতে হবে একটা টেবিলের মধ্যে বললে ভুল হবে সাবমিট অর্ডারে ক্লিক করলে কিছু ডাটা আমাকে রাখতে হবে সেভ করে এখন সেটা রাখার জন্য আমার টেবিল একটা লাগবে দুটো লাগবে না তিনটা লাগবে না তিরিশটা লাগবে সেটা আমরা এখনো জানি না সেটা আমরা ক্যালকুলেশন করে দেখবো এখন বাট তার আগে আগে আমরা এই ক্লিক ক্লিক করলে একটা রিকোয়েস্ট হচ্ছে রিকোয়েস্টের এগেনস্টে একটা অ্যালাইস তৈরি হবে এবং অ্যালাইসের জন্য একটা কন্ট্রোলের একটা ফাংশন থাকবে সো তো অতটুকু আমরা আগে রেডি করি তো মনে করেন এখান থেকে এই সাবমিট অর্ডার বাটন ক্লিক করে এটা একটা ইনপুটের বাটন টাইপ সাবমিট ফর্মের মধ্যে আছে সো সেভ পেমেন্ট এখানে যাবে অ্যাকচুয়ালি সেভ পেমেন্ট না আমরা এখানে দিব হচ্ছে সেভ অর্ডার সেভ অর্ডার এখন ফাইনালি তার অর্ডারটা সেভ হবে তো চেক আউটের মধ্যে সেভ অর্ডার আমরা এখান থেকে এটা একটা পোস্ট রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্টের জন্য আমরা এখান থেকে যাব হচ্ছে চেক আউট সেভ অর্ডার তো চেক আউট কন্ট্রোলারে আমি ফাংশনের নাম বলেছি সেভ অর্ডার ইনফো এটা হচ্ছে আমার ফাংশন সেভ অর্ডার ইনফো এটা হচ্ছে আমাদের ফাংশন এই ফাংশনের ডেফিনেশন দেওয়ার জন্য আমরা চেক আউট কন্ট্রোলারে যাচ্ছি এখান থেকে public function save order info okay so এখান থেকে আমরা ডাটাগুলো এখান থেকে সেভ অর্ডার ইনফো কাজ করব সো বেসিক্যালি আমার ফর্মের মাধ্যমে কি কি আসতেছে বলেন তো যখন কনফার্ম অর্ডারে ক্লিক করবে তখন আপনার এটা তো একটা পোস্ট রিকোয়েস্ট সো আপনি যে কন্ট্রোলার এই ফাংশন এখানে আসলেন আপনার হাতে কি আছে বলেন তো শুধু স্যার পেমেন্ট টাইপ শুধু পেমেন্ট টাইপ আর কিন্তু কিছু নাই কিছু নেই তাই না শুধু পেমেন্ট টাইপ আর কিছু নাই তাহলে এখানে আমি যদি বলি রিকোয়েস্ট পেমেন্ট টাইপ এরকমই ছিল মানানটা দিতে পারে ভ্যালু দিয়ে দিচ্ছি না প্রত্যেকটা রেডিওর মধ্যে আমরা কাজ করব method. There's a tapper under construction, sir. দিছো না বাটন দুটো না দিলে হইতো বাটন দুটো না দিলে হইতো finally yes under on bKash পেমেন্টের please use cash on delivery এটা দিলাম বিকাশ না এখান থেকে পেড পাবে ওকে বাট যখন আমার ক্যাশ অন ডেলিভারি আসবে তখন কি হবে এই জায়গাতে আমরা কাজ করবো ক্যাশ অন ডেলিভারি প্রসেস কিভাবে পেমেন্ট আমরা হ্যান্ডেল করতে পারি ঠিক আছে আমার হাতে আছে শুধু কি পেমেন্ট টাইম এখন দেখেন একটা অর্ডার সেভ করার জন্য আমার কি কি জিনিস লাগবে অর্ডার সেভ করার জন্য আমার কি কি জিনিস লাগবে একটু খেয়াল করেন হ্যাঁ লাগবেই তো অর্ডারটা করার জন্য আমার কি কি লাগতেছে প্রথমে অর্ডার একটা আইডি লাগবে অর্ডার আইডি এরপরে কাস্টমার আইডি অর্ডারটা কে করতেছে অর্ডারটা ডেলিভারি হবে কোথায় এবং টাকা পয়সার বিষয়গুলো কি পেমেন্ট টাইপ এরপরে কত টাকার অর্ডার অর্ডার টোটাল তারপরে প্রোডাক্ট আইডি প্রোডাক্টের নেম প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট কোয়ান্টিটি কতগুলো অর্ডার করতেছে দেখেন অর্ডার সেভ করার জন্য কি কি ইনফরমেশন লাগবে সে যখন কনফার্ম অর্ডারে ক্লিক করবে এখান থেকে যখন সে ক্লিক করবে আপনার তো কিছু ডাটা রাখতে হবে কারণ এই অর্ডারটা সে করতেছে এখান থেকে অর্ডারটার জন্য আপনার একটা ইনভয়েস তৈরি করা লাগবে ইনভয়েসটা তাকে আবার ডেলিভারি দেওয়া লাগবে তাই না তো কি করতে হবে এখানে তো বেসিক্যালি অর্ডার অর্ডার একটা আইডি থাকবে মনে করেন আমি একটা টেবিল বানালাম অর্ডারস নামে অর্ডারস নামে আমরা একটা টেবিল তৈরি করলাম অর্ডার আইডি প্রাইমারি দিয়ে বাইরে শুরু থাকলো according to Laravel customer ID অর্ডারটা কে করতেছে ডেলিভারি হবে কোথায় পেমেন্টের সেগুলো কি কি অর্ডার টোটাল কত টাকার অর্ডার করছে তাই না টোটাল কত টাকার অর্ডার এবার অর্ডারের মধ্যে কি কি প্রোডাক্ট আছে সেগুলো লাগবে না আপনারা যখন দেখেন ইনভয়েস হয় কোনো কিছু কিনলে সেখানে কিন্তু আইটেম ডিসক্রিপশন থাকে ওটি হচ্ছে কি প্রোডাক্ট ইনফরমেশনগুলো এখন এই ডাটাগুলো কিন্তু রাখলেই হচ্ছে প্রথম কথা হচ্ছে আমার কাছে আছে শুধু পেমেন্টটাই আর কিছু নাই আমার এটা ডাটাগুলো দিতে হবে এটা হচ্ছে প্রথম কোশ্চেন ডিফিকাল্টিসগুলো একটু খেয়াল করেন আমার লাগবে আমার এই এই ডাটাগুলো লাগবে আমার হাতে কি আছে শুধুমাত্র পেমেন্ট টাইপ আপাতত আর কিছু আছে নাই কিন্তু এখানে সাবমিট অপশনে ক্লিক করলে আমি যখন এখানে আসতেছি এই জায়গায় আসতেছি কোথায় গেলে এই জায়গাটা এই জায়গাটা আমাদের শুধু পেমেন্ট টাইপ আছে আর কিছু নেই বাট আমাদের এগুলো লাগবে আর আপনি বললেন যে ঠিক আছে কাস্টমার আইডি কোথায় আছে সেশনে সেশনে সো কাস্টমার আইডি সেশন থেকে নিয়ে আমি কাস্টমার ইনফরমেশন পাইতে পারি শিপিং আইডিটাও আছে প্রোডাক্টের ডেলিভারি হবে কোথায় সো কাস্টমার আইডি যদি আমি সেশন থেকে নিয়ে এখানে রেখে দিই তাহলে কাস্টমার আইডি ধরে কাস্টমার টেবিল থেকে সকল টাকা নিয়ে আসতে পারবো না সেম ভাবে শিপিং টেবিল থেকে শিপিং আইডি ধরেও কোথায় ডেলিভারি হবে সকল টাকা নিয়ে আসতে পারলাম এটা গেল অর্ডার আইডি এটা তো পিকে এআই এটাও হয়ে গেল অর্ডার টোটালটা কোথায় পাবো বলেন স্যার এটা তো স্যার সেশনে থাকা করে কার্ডে আছে ইয়েস কার্ডে একটা আছে না আইটেম টোটাল একদম সবার নিচে ওইটা হচ্ছে কি আমার অর্ডার টোটাল সো ওইটাকে আমাকে সেশনে রাখতে হবে সেশনে রেখে তারপরে সেশন থেকে এখানে নিয়ে আসতে হবে ওটাকে কি সেশনে রাখা হয়েছে স্যার পড়া সেশন আইডিটা রাখা হয়েছে স্যার ওটা ছিল আমাদের হচ্ছে এই যে কার্ড সেশনে প্রোডাক্ট স্যার প্রোডাক্ট টেবিল থেকে আসবে স্যার এটা এটা আছে স্যার আমরা সেশন ধরে স্যার আমরা যখন কার্ড দেখাইছি যে কি কি প্রোডাক্ট অর্ডার করছে ওটাকে এগুলো সেশনে না এগুলো আছে কার্টে হ্যাঁ সেশনে ঠিক আছে বলতে পারেন অ্যাকচুয়ালি কার্টের মধ্যে কি আছে এগুলো আছে সো আমি কার্ট ক্লাস থেকে নিয়ে আসতে পারি না এগুলো কার্ট ক্লাস থেকে প্রোডাক্টের আইডি প্রোডাক্টের নেম প্রাইস টাইস এগুলো ধরে কিন্তু আমাদের কি স্যার মানে প্রোডাক্টের নেম প্রাইস নেওয়ার দরকার আছে শুধু যদি স্যার আমরা আইডিটা নিয়ে আসি পরে স্যার আমরা সব পাবো কোয়ান্টিটি শুধু স্যার কোয়ান্টিটা নিয়ে আসতে হবে হ্যাঁ, আর উপরে তিনটা লাগবে আইডি এবং কোয়ান্টিটি হলেই কিন্তু হয় বাট যেহেতু কার্ট ক্লাস আমি রাখছি সেগুলো দিয়ে আমি কি করব সবই নিয়ে আসি আমি খামাখা প্রোডাক্ট টেবিলে আর দাঁতছি না আমি সরাসরি কোথা থেকে নিয়ে আসবো কার ক্লাস থেকে ঠিক আছে কার ক্লাসের মধ্যে আমি যেহেতু আমার সব ইনফরমেশন গুলো আছে আমি কার থেকে এগুলো নিয়ে আসতে পারবো এখন ডাটাগুলো আমি কোথায় পাবো সেই ব্যবস্থাটা আমার হইল এখন আর একটা সমস্যা আছে মনে করেন আমি টেবিল তৈরি করার পর এরকম কিন্তু হবে যে লাইক ধরেন আমি এইগুলো নিয়ে টেবিল তৈরি করলাম তাহলে টেবিলটা কিরকম হবে প্রথমে হবে আইডি এরপর আসবে কি কাস্টমার আইডি এবার হবে শিপিং আইডি পেমেন্ট আইডি এরপরে কি হবে অর্ডার টোটাল অর্ডার টোটাল এরপরে হবে প্রোডাক্ট আইডি প্রোডাক্টের নেম প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের quantity and that's all price আর কোয়ান্টিটি থাকলে আমি তো যোগ গুণ করে কিভেট করতে পারি টোটাল প্রাইসটা তাই না টেবিলে তো এইভাবে থাকবে এখন মনে করো না একটা অর্ডার করছে একটা অর্ডার আসছে এখানে ক্লিক করতেছে আমি একটা টেবিল তৈরি করছি অর্ডার সেখানে এই কলামগুলো আছে ডাটাগুলো নিতে পারবো না order ID one customer ID দুই শিপিং আইডি তিন পেমেন্ট আইডি এক বা পেমেন্ট টাইপ আর কি payment type cash on delivery order total দুশো বত্রিশ টাকা আটানা এবার আপনি এখানে লিখলেন প্রোডাক্ট আইডি এক দুই প্রোডাক্টের নেম হচ্ছে এ প্রাইস হচ্ছে কুড়ি টাকা কোয়ান্টিটি হচ্ছে uh, বিশ টাকা নিয়ে নিলেন একটা অফিসে হলো এখন মনে করেন এবার আবার আরেকটা অর্ডার আসতেছে সেই অর্ডারের প্রোডাক্ট এই এই অর্ডারের প্রোডাক্ট কয়টা একটা একটা এখন সব অর্ডারে কি প্রোডাক্ট একটা আসবে কোন কোন অর্ডারে একের অধিক প্রোডাক্ট আসতে পারে না কাস্টমার কার্টে কয়টা প্রোডাক্ট নিবে এটা কি আপনি জানেন একটাও নিতে পারে দশটাও নিতে পারে পাঁচটাও নিতে পারে তিনটাও নিতে পারে সে তার ইচ্ছে মতো প্রোডাক্ট কার্টে নিবে এখন যতগুলো প্রোডাক্ট কার্টে থাকবে সবগুলোকেই তো আমি কি করবো আচ্ছা, তাহলে এখানে নিয়ে আসতে হবে না এখন একটা অর্ডারে যদি আমার একটা প্রোডাক্ট আসে তাহলে কিন্তু এভাবে রাখতে পারতেছি এখন মনে করেন একটা অর্ডারের প্রোডাক্ট আছে তিনটা প্রোডাক্টের আইডি হচ্ছে দুই সাত আর হচ্ছে পাঁচ এই তিনটা প্রোডাক্ট আছে তাহলে আপনি এখানে কি হবে order ID one customer ID মনে করেন একই কাস্টমার সব একই শুধু প্রোডাক্ট আইডি দুই এরপরে কত রাখতে হবে দুই এরপর সাত কেন রাখবেন কমন দিয়ে রাখা যাবে একটা কলামের মধ্যে এট এ টাইম কয়টা আইডি রাখা যায় প্রোডাক্টের একটা তাহলে এখানে যদি একটা রাখলাম এখানে রাখলাম এখন তাহলে যদি আবার দ্বিতীয়টা রাখার জন্য কি হবে আবার একই আর একটা রো হবে এখন অর্ডার কিন্তু আমার একটা বাট আইডিটা কি হয়ে যাচ্ছে বলেন তো এখানে এক দুই এখন কত হয়ে যাবে তিন তাহলে এখন অর্ডার আইডি এখন তিনটা প্রোডাক্ট যদি হয় তাহলে অর্ডার আইডি কটা হয়ে যাবে তিনটা তিনটা হয়ে যাবে এটা কি ভ্যালিড অর্ডার তো একটাই একটা অর্ডারে এগেনস্টে যদি তিনটা প্রোডাক্ট আসে বা একের অধিক প্রোডাক্ট যদি আসে তাহলে কিন্তু আমি একটা রোতে ম্যানেজ করতে পারতেছি না সেক্ষেত্রে আমার কি মাল্টিপুল রো লাগতেছে মাল্টিপুল রো যদি তাহলে সমস্যা মাল্টিপুল রো করা যাবে বাট তাহলে কি হয়ে যাচ্ছে একই অর্ডারে এগেনস্টে প্রাইমারি কি হয়ে যাচ্ছে কয়টা একের অধিক তিনটা থাকলে তিনটা দশটা থাকলে দশটা প্রাইমারি কি হয়ে যাবে তাই না বুঝতে পারছেন কি সিচুয়েশন তাহলে এখন তার মানে এভাবে যদি করেন তাহলে হবে না একটা প্রোডাক্টের ক্ষেত্রে হবে তাই না কিন্তু একাধিক প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে হবে না এজন্য এখানে একটা বিষয় আছে আপনারা যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন বা নাও করে থাকেন জানতে পারেন কোনো ব্যাপার না এটা যে যারা সিএসডি করছে তারা জানবে এমন কোনো কথা না ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডি এরকম একটা সাবজেক্ট থাকে শুরু ওয়ানে না সিটুতে এরকম আর ডিবিএমএস হ্যাঁ। ওখানে আর ওখানে একটা বিষয় থাকে যে database normalization database normalization database normalization নামের একটা বিষয় আছে যে ডেটাবেস আমি কিছু ডাটা রাখবো ডেটাবেসের মধ্যে সো এখানে নর্মালাইজেশনে কিছু বিষয় থাকে মনে হয় তিনটা রুলস আছে তাই না একটা হচ্ছে ফার্স্ট এনএফ সেকেন্ড এনএফ আর হচ্ছে থার্ড এনএফ এই তিনটা রুলস মেবি আছে আর কি থার্ড এনএফ অ্যাকচুয়ালি মেন তিনটাই আছে ফার্স্টের আবার তিনটা পার্ট আছে একেরা ফার্স্ট এনএফ এর আবার তিনটা সাব রুলস আছে ঠিক আছে এইভাবে আপনি পাঁচটা বলতে পারেন মেইন রুলস তিনটাই ফার্স্ট এনের সেকেন্ড এনের থার্ড এনের সো ফার্স্ট এনের যে বলা আছে এখানে রুলস গুলো এভাবে বলা আছে যে প্রত্যেকটা টেবিলের মধ্যে একটা করে প্রাইমারি কি রাখতে হবে যেটা হবে ইউনিক এবং যেটা কারোর সাথে মিলবে না সেকেন্ড পে ফার্স্ট পে সেকেন্ড রুলসে বলা আছে কি যে ডেটাবেজে দুইটা কলাম আলাদা আলাদা ভ্যালু মানে একই নামে একাধিক ভ্যালু থাকতে পারবে না যেমন মনে করেন মানে একই কলাম আলাদা আলাদা ভ্যালু একই মনে করেন এই কলাম আলাদা বা দুইটা কলামের ভ্যালু এক সেটা রাখা যাবে না সেটা কিরকম হতে পারে মনে করেন আপনি একটা ফর্ম বানাইতেছেন আপনি লিখলেন ফার্স্ট নেম আবার লিখলেন লাস্ট নেম আবার লিখলেন ফুল নেম তাহলে কি হবে বলেন তো ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মধ্যে এই দুই কলামের মধ্যে যে ভ্যালু আছে ফুল নেমের মধ্যে ভ্যালু থাকবে কি একই সো বলা হচ্ছে যে নর্মালাইজেশনের ফার্স্ট এনএফ এর সেকেন্ড রুলসে বলা আছে যে যখন এই ধরনের সিচুয়েশন হবে তখন ফার্স্ট নেম এই ফুল নেমটা রাখবেন না রাখতে হবে কি ফার্স্ট নেম আর লাস্ট নেম অনেক সময় আগে কিন্তু এরকম দেখতাম ফার্স্ট নেমও আছে লাস্ট নেমও আছে আবার ফুল নেমও থাকে জি স্যার আগে ওয়েবসাইটগুলো থাকে এরকম থাকতো so first name last name full name এই তিনটার মধ্যে আপনি ফুল নেমকে রাখবেন না মানে এই দুটাকে কাটা যাবে না কাটতে হবে এটাকে কারণ কি কারণ আপনি কোন একটা ডাটাকে যত ক্ষুদ্র ক্ষুদ্র ভাগেরা ভাগ করতে পারবেন সেটাকে তত বেশি কি করা যাবে রিউজ করা যাবে এজন্য ফুল নেম রাখা যাবে রাখতে হবে কি ফার্স্ট নেম লাস্ট নেম এটা ছিল ফার্স্ট এফ এর সেকেন্ড রুলস আর থার্ড রুলসে কি আছে ডাটাবেজের ফিল্ডের নাম আলাদা ভ্যালু আলাদা এটা কি ছিল ফিল্ডের নাম আলাদা বাট ভ্যালু কি ছিল same first name last name full name তিনটা হচ্ছে কি ফিল্ডের টাইটেল টাইটেল আলাদা না বাট ভ্যালু কি ছিল এক ফার্স্ট নেম আর লাস্ট নেমকে কম্বাইন করলে ফুল নেম পাওয়া যাচ্ছিল সো ফিল্ডের নাম আলাদা বাট ভ্যালু এক সেক্ষেত্রে আমাকে ক্ষুদ্রটাকে রেখে বড়টাকে ডিলিট করে দিতে হবে এটা ছিল সেকেন্ড রুলস থার্ড রুলস কি ছিল থার্ড রুলস এরকম ছিল যে আপনার ডাটাবেজের কলামের নাম আলাদা আবার ভ্যালু আলাদা বাট একটা ক্যারেক্টারকে দিয়ে ডিরাইভ করা যায় কলামের নাম আলাদা এবং ভ্যালু আলাদা যেমন এটার একটা এক্সাম্পল দেখেন যেমন বলা হচ্ছে date of birth date of birth আপনি কারো কাছ থেকে নিলেন আবার চাইলেন এইস দুইটা কলামের টাইটেল কি এক ভ্যালু কি এক ভ্যালু কিন্তু এক না ডেট অফ বার্থ আসবে একটা আসবে জাস্ট এক ভ্যালু সো দুইটা কলামে টাইটেল আলাদা আবার ভ্যালু আলাদা বাট এখানে প্রক্রিয়াটা কি বলেন একটাকে আরেকটা দিয়ে কি করা যায় ডিরাইভ করা যায় এটা ছিল ফার্স্ট থার্ড রুলস দুইটা কলামে টাইটেল আলাদা ভ্যালু আলাদা বাট যদি একটাকে আরেকটা দিয়ে ডিরাইভ করা যায় যেটাকে ডিরাইভ করা যাচ্ছে সেটাকে বাদ দিতে হবে মনে করেন আপনার হাতে এইজ আছে আপনি ডেট অফ বার্থ বের করতে পারবেন ডিফিকাল্ট কিন্তু আমি বললাম আমার বয়স থার্টি টু বছর বলেন আমার ডেট অফ বার্থ কত সম্ভব না কিন্তু বাট আমি যদি বলি যে আমার ডেট অফ বার্থ এত নভেম্বর হ্যাঁ? দশ উনিশশো পঁচাশি তাহলে বলেন এবার আমার যদি এই বের করা যাবে না এবার কিন্তু এইচ বের করা যাবে সো ডেট অফ বার্থ থাকলে এইচ বের করা যাচ্ছে বাট এইচ থাকলে ডেট অফ বার্থ বের করা যাচ্ছে না তাহলে কোনটাকে রাখতে হবে ডেট অফ বার্থ এই জন্য এখন কেউ আর এইচ নেয় না সবাই কি নেয় ডেট অফ বার্থ স্যার আজকে ডেট থেকে আপনার করতে হবে ঠিক আছে সো এটা একটা মানে একটু ডিফিকাল্ট আর কি পাওয়াটা সো ডেট অফ বার্থটাই সবাই নিচ্ছে ছিল কি থার্ড এটা একটা বিষয় ছিল বুঝতে পারতেছেন এটা একটা আর সেকেন্ড ডেরিভটা কি ছিল সেকেন্ড ডেরিভটা ছিল হচ্ছে যে ডেটাবেজের ডেটাবেজের কিছু কিছু ফিল্ডের কারণে কিছু কিছু ফিল্ডের কারণে কখনো কখনো দেখবেন এমন সিচুয়েশন হবে যে ফার্স্ট এনএফ এর ফার্স্ট রুলসটা ভায়োলেট হচ্ছে ফার্স্ট এনএফ এর ফার্স্ট রুলসটা কি ছিল প্রত্যেকটা টেবিলে একটা প্রাইমারি কি থাকবে এবং সেটা হবে ইউনিক তাই না প্রত্যেকটা রোর জন্য প্রত্যেকটা রোর জন্য একটা প্রাইমারি কি থাকবে এবং সেটা হবে মানে ডুপ্লিকেট হবে না কখনো এটা ছিল ফার্স্ট এনএফ এর first rules but second NF কি বলতেছে যে কিছু কিছু কলামের কারণে কিছু কিছু কলামের কারণে দেখবেন কখনো কখনো টেবিলের ফার্স্ট এন এফ এর ফার্স্ট রোজটা ভায়োলেট হবে যেমন এখানে হচ্ছিল কিন্তু কলাম কিন্তু আমার একটাই একটা অর্ডারের এগেনস্টে প্রোডাক্ট আসছে তিনটা তখন একটা এটি দিয়ে তো আর আমি রাখতে পারবো না রাখতে হলে কি করে লাগবে এক দুই দুই দুই একটা অর্ডার এগেনস্টে তিনটা প্রোডাক্ট যদি আসে তাহলে তিনটা প্রোডাক্টেরই আইডি কত ভালো লাগবে সেম হওয়া লাগবে না তাহলে আইডি কি সেম হওয়া উচিত উচিত তো না তাহলে কি হচ্ছে এই যে ফার্স্ট এর ফার্স্ট রুলসটা ভায়োলেট হচ্ছে হ্যাঁ? কি মনে হচ্ছে বলেন তো আমি কি বলতেছি এগুলা হ্যাঁ? তাই না সো এই ফার্স্ট টাইপের ফার্স্ট রুলস এর প্রত্যেকটা রোড জন্য একটা করে প্রাইমারি কি থাকবে এবং সেটা হবে ইউনিক এবং সেটা যখন সেটা যখন ভায়োলেট হয়ে যাবে সেটা কখনো কখনো ভায়োলেট হওয়ার পর্যায়ে চলে আসবে যেমন যেভাবে আমি অর্ডার সাবমিট করবো একটা অর্ডার টেবিল তৈরি করলাম সেখানে এই ডাটাগুলো রাখলাম যদি একটা প্রোডাক্ট হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনি যদি বলেন যে না এট টাইম একটা বেশি অর্ডার করতে পারবেন তাহলে এভাবে করে দিলে কোনো সমস্যা আছে কোনো সমস্যা কিন্তু নেই বাট যদি দুইটা প্রোডাক্ট আসে দশটা আসে পনেরোটা আসে তাহলে কিন্তু এভাবে করা যাবে না এভাবে করলে কি হবে এই জন্য সেকেন্ড এনেটটা বলে যে কিছু কিছু সিচুয়েশন এমন আসবে যে কিছু কিছু ফিল্ডের কারণে ফার্স্ট এনএফ এর ফার্স্ট রুলসটা ভায়োলেট হবে অর্থাৎ প্রাইমারি কিটা ডুপ্লিকেট হয়ে যাবে তখন কি করতে হবে তখন যেটা করতে হবে একটা টেবিলকে ভেঙে একাধিক টেবিলে তৈরি করতে হবে তারপর এই টেবিলটাকে ভেঙে আমাদেরকে একাধিক টেবিল তৈরি করতে হবে এটা হচ্ছে ডাটাবেস নাম্বার নর্মালাইজেশনের সেকেন্ড এনএফএ রুলস সো এবার তাহলে কি করতে হবে এবার এই যে ভায়োলেশনটা হচ্ছে ডাটাবেস নর্মালাইজেশনের রুলস ভায়োলেট হচ্ছে এটাকে ঠিক করার জন্য আমরা কি করব এটাকে ঠিক করার জন্য এবার আমরা ওই অর্ডার টেবিলটাকে ভেঙে এবার আমরা দেখি কতগুলো টেবিল করতে পারি মনে করেন আমি প্রথমে একটা টেবিল তৈরি করলাম অর্ডার্স নামে অর্ডার্স এখানে থাকবে কি order ID customer ID shipping ID order total order date রাখতে পারেন বা অর্ডার ডেট লাগবে না আমাদের তো ইলেকট্রনিক প্রসেসে ক্রিয়েটেড আপনার ডেট তো আছে তাই না তো ওখান থেকে আপনি অর্ডার ডেটটা নিতে পারবেন অর্ডার স্ট্যাটাস লাগবে যখন কোনো একটা প্রোডাক্ট অনলাইন থেকে কেউ অর্ডার করবে সাথে সাথে কি সে টাকা বসে দিয়ে দেয় সো অর্ডার স্ট্যাটাসটা রাখতে হয় বাই ডিফল্ট অর্ডার স্ট্যাটাসটা কি থাকে পেন্ডিং বা ওয়েটিং যখন প্রোডাক্টটা তার বাসায় আপনি বুঝিয়ে দিবেন সে আপনাকে টাকা দিবে তখন এডিট করে অর্ডারের স্ট্যাটাসটা কি করতে হয় সাকসেসফুল অথবা কমপ্লিট অর্ডার টেবিল আমি এগুলো রেখে দিলাম এবার আরেকটা টেবিল তৈরি করলাম যে লাইক পেমেন্টস পেমেন্টস নামে আরেকটা টেবিল তৈরি করলাম এখানে কি থাকবে খেয়াল করেন payments ID order ID payment type payment status এবার রেখে দিলাম টিভিএল সরি অর্ডার ডিটেলস আরেকটা টেবিল তৈরি করলাম এখানে রাখলাম order details ID order ID product ID প্রোডাক্টের নেম প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট কোয়ান্টিটি তো এখন কি হচ্ছে বলেন তো এই অবস্থায় যদি করি তাহলে আমার একটা টেবিলকে ভেঙে টেবিল তৈরি করলাম কয়টা তিনটা এবং এখানে যদি আপনি দেখেন সো এখানে অর্ডার একটাই পড়বে পড়ার পরে অর্ডার দেওয়ার পর এই পেমেন্ট টেবিলে কি আসতেছে পেমেন্ট টেবিল অর্ডার আইডি কিন্তু আছে এটা কি ফরেন কি সো একটা পেমেন্টের পেমেন্টের আইডিটা তো এটা হবে কি এই এই অর্ডার আইডিটা আমি পেমেন্ট টেবিলে রেখে দিব এভাবে আবার অর্ডার ডিটেইলস টেবিলেও দেখেন অর্ডার ডিটেইলস আইডিটা হচ্ছে কি প্রাইমারি কি বাট অর্ডার আইডিটা কি ফন্টি কিন্তু সো এখন যদি এটাকে যদি আপনি এভাবে টেবিল আকারে চিন্তা করেন দেখেন এভাবে যদি ধরেন এটা হচ্ছে অর্ডার ডিটেলস আইডি এটা অর্ডার আইডি এটা product ID product name product price product quantity তাহলে এখন মনে করেন অর্ডার একটা অর্ডার লেগে এসছে তিনটা প্রোডাক্ট আছে সাপোজ ধরেন order details ID one order ID কত হবে একই সমস্যা তো নেই এখানে প্রাইমারি কি অর্ডার ডিটেলস আইডি না order ID order details ID না তাহলে এখানে অর্ডার ডিটেলস আইডি চেঞ্জ হবে one two three but order ID কি থাকবে এই কি হবে ওটা কাজটা করার জন্য আমার এই বিষয়গুলো লাগবে এখন আর কি ঠিক আছে তো প্রথমত আমার এই তিনটা টেবিল লাগবে তো তিনটা টেবিলের জন্য আমরা এখন চরাচর তিনটা স্কিমা তৈরি করে নিচ্ছি মডেল অর্ডার অর্ডার কি ঠিক আছে ও আর order Payment. Mm-hmm. order details order detail दी টেবিলের নাম অর্ডার ডিটেল আহা এখানে ঠিক আছে ওকে হয়ে গেছি কিন্তু ঘটনা যা ঘটনা এখন যদি আমরা এখানে যাই দেখেন আমাদের বেশ কয়েকটা স্কিমে প্রথমে অর্ডার টেবিলে আসলাম অর্ডার টেবিলে এসে আমার কি কি লাগবে অর্ডার আইডি তো হয়ে গেছে কাস্টমার আইডি লাগবে তো কাস্টমার আইডিটা আমরা কিভাবে করতে পারি Mm এই ইন্টিজার তাই না স্যার ইন্টিজার করতে হবে সেশনে কি নামে রাখছিলাম হ্যাঁ কাস্টমার আইডি রাখা হয়েছিল না সেশনে তো কাস্টমার আইডি শিপিং আইডি এরপরে Order total, sir. Order total. Order total. Order total. to, It is a vegetable flow. F L O A T float. so it is না float hobe ha ten comma two ten comma two So now আর কি আসবে order status order status টা কি আসবে string sir ডিফল্ট ভ্যালু যদি কিভাবে দেয় এভাবে না এভাবে দেয় কি তাহলে ডিফল্ট ভ্যালু ডান কি যাবে অর্ডার স্ট্যাটাসে ডিফল্ট কি যাবে পেন্ডিং পেন্ডিং না না এটা অটোমেটিক্যালি পেন্ডিং যাবে অলওয়েজ বাই ডিফল্ট পেন্ডিং যাবে আচ্ছা, লিখতে হবে না স্যার এখানে যে স্যার আপনি যে বলেন স্যার ক্রিয়েটেড এট এট মানে স্যার আপডেট এটা স্যার কি টাইম দিয়ে যাবে না স্যার হ্যাঁ টাইম ক্রিয়েটেড স্যার নালে বলতে আছে মানে স্যার এখানে মানে ডেট একটা যাবেই যাবেই হ্যাঁ ওটা এলে দিয়ে যাবে আপনি কোয়েরি বিলট দিয়ে যাবে না ঠিক আছে গরিবগুলো নাম থাকবে হ্যাঁ ইলিভেন্টগুলো চলে যায় আর কি যাই হোক আচ্ছা, যে যে সুবিধাটা দেয় সেই সেটা নেবেন ঠিক আছে দিয়ে করলে স্যার তখন স্যার কি করতে হবে হ্যাঁ মানে যদি স্যার আমি ইলেকট্রনিক মরেন দিয়ে করি স্যার তখন স্যার আমি ডেটটা নেওয়ার জন্য স্যার কি করবো ইলেকট্রনিক তো করলে কিছু করা লাগবে না যাবে আচ্ছা মানে স্যার মানে কুইরি ইয়ে, মিলার দিয়ে করলে কুইরি মিলার তো করলে আপনি একটা ডেট দিয়ে দিবেন বাই ডিফল্ট এস ডিফাইন্ডে যেভাবে ডিফল্ট ভ্যালু এখানে ডেট একটা দিয়ে দিবেন বা মানে আজকের ডেটটা দিতে চাইছেন মানে ডে প্রতিদিন এটা চেঞ্জ হবে ওই timestamp current timestamp করে দিবেন আর কি টাইম স্ট্যাম্প করে দিবেন ঠিক আছে যাই হোক লাগবে তো স্যার হ্যাঁ না এই ক্ষেত্রে আপনারা ইলেকট্রনিক ইউজ করতে পারেন তো সমস্যা নাই ঠিক আছে তো আমরা এই এটার নাম কি বলে অর্ডার টেবিল আমরা করে ফেললাম এবার আরেকটা কি আছে পেমেন্ট পেমেন্টস টেবিলটা করে ফেলি পেমেন্টস টেবিলে কি আসবে order ID type string payment type তাই না পেমেন্ট টাইপ আর একটা কি আসবে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস আর এটা string payment status and that's all order ID payment ID and finally আর একটা ছিল অর্ডার ডিটেলস অর্ডার ডিটেলস ছিল আমার এটার মতো অর্ডার আইডি পেমেন্ট স্ট্যাটাসটা কি স্যার মানে অল টাইমই হবে স্যার ইয়েস পেমেন্ট স্ট্যাটাসটাও by default pending এবার অর্ডার ইন্টিজার অর্ডার আইডি এবার এখানে হবে কি product ID product ID string হবে প্রোডাক্ট নেম পোর্ট হবে না আর কিছু আছে কোয়ান্টিটি স্যার কোয়ান্টিটি হবে ইন্টিজার না শুনলাম আমরা তিনটে টেবিল কিন্তু তৈরি করে ফেললাম এবার যা আছে ব্যাপারে ফিয়ামানিল্লাহ ঠিক আছে এবার এখানে আমরা যদি ডেটাবেসে যাই এখানে দেখি আমাদের টেবিল কিন্তু categories customer manufacturer migration process ঠিক আছে ফিয়ামানিল্লাহ স্যার এটা স্যার কিভাবে স্যার মানে চেঞ্জ করা ওটা ওই যে আপ দিলে হয় আর কি তো মনে হয় ঘটনা ঘটে গেছে দেখেন প্রথমে আসতেছে কি অর্ডার টেবিল ডিটেইলস অর্ডার টেবিলের স্ট্রাকচারে যাই order ID customer ID shipping ID order total double চলে আসছে অর্ডার স্ট্যাটাস এই ডিফল্ট কি চলে আসছে পেন্ডিং চলে আসছে সেমভাবে এবার যাবে কি অর্ডার টেবিলে যাওয়ার পর পেমেন্টস এবারে যাবে হচ্ছে অর্ডার ডিটেলস এই যে অর্ডার আইডি চলে আসছে তাই না পেমেন্ট স্ট্যাটাস ডিফল্ট কি চলে আসছে পেন্ডিং আর এটা হচ্ছে আমার order details table order details table order ID product ID name price quantity created updated okay fine ঠিক আছে everything is working well up to now so এখন আমরা যখন এখানে ক্লিক করব তখন এই তিনটে টেবিলে ডাটা যাবে যখন এখান থেকে ক্লিক করব ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিলাম তখন আমার এই টেবিল এই টেবিল এবং এই টেবিলে ডাটাগুলো যাবে ঠিক আছে so how can I do that ফিয়ামানিল্লাহ প্রথমে আমাদের ডাটা নিতে হবে কোথায় অর্ডার টেবিল একটা একটা করে নিই অর্ডার টেবিলে ডাটা ঢুকবে অর্ডার টেবিলে কি কি লাগবে customer ID shipping ID order total order status order status লাগবে লাগবে না শুধু লাগবে কাস্টমার আইডি শিপিং আইডি আর অর্ডার টোটাল তিনটাই কোথায় আছে দুইটা সেশনে আছে আর একটা সেশনে রাখা হয় না অর্ডার টোটাল টোটালটাকে তাই না অর্ডার টোটাল সেশনে রাখার জন্য কী করা লাগবে show cart content this is total তাই না এটাকে সেশনে কীভাবে রাখা যায় বলেন তো put session session sir PHP লিখতে হবে না স্যার হ্যাঁ পিএসপি লিখে দিন উঠ সো এখানে কি লাগবে অর্ডার টোটাল এখান থেকে আমি এই ইন্ডেক্সের নাম দিয়ে দিলাম কি অর্ডার টোটাল সেশনে পুট হয়ে গেল অর্ডার টোটাল নাম এটা নাকি আমরা একটা কাজ করি এখানে যাওয়ার আগে আমাদের কার্টে যাওয়ার কোনো সিস্টেম ছিল জি স্যার ওখানে ক্লিক করে যাচ্ছে স্যার আচ্ছা কার্টে মনে প্রোডাক্টগুলো সেট হয়ে গেছে ব্যাক বাটন প্রেস করলাম এখানে আসি ঠিক আছে এখন মনে করেন সাবমিট বাটনে ক্লিক করলে কাজটা হবে তো প্রথমে অর্ডার টেবিলে ডাটা যাবে অর্ডার টোটালটা আমরা সেশনে সেট করে দিলাম এবার খেয়াল করেন আমরা যদি চেক আউট কন্ট্রোলার এখানে আসি প্রথমে আমরা কি করব এখানে ইউজ করে নিই সবাইকে order P A Y M E S N payment. Payment. আঠা লাগবে কি প্রথমে অর্ডার টেবিল কাটা যাবে সো এখানে আমরা order is equal to new order এখান থেকে এর কি সি নাই তাই না থেকে নিয়ে আসার massa, sir. এই নামে মনে শেষ রাখা হয়েছিল নাকি এখানেই তো আছে কন্ট্রোলারই তো আছে কি নামে রাখা হয়েছিল ও ইয়েস এই নামে রাখা হয়েছিল চলে যাবে এবার অর্ডার করব সেভ অর্ডার সেভ করার পর যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে অর্ডার আইডি দিচ্ছে সেটা আমরা কোথায় ডাটা কিন্তু আমরা পরে ফাংশনটাকে ভেঙে ছোট ছোট করবো আর কি আগে লেগে এখানে এবার কি করতে হবে এখানে payment so dollar sign payment is equal to new payment payment প্রথম পেমেন্ট টেবিলে কি আছে অর্ডার আইডি সো অর্ডার আইডিটা কোথায় পাবো অলরাইট এইবারে পেমেন্ট টাইপ এই জিনিসটা কোথা থেকে পাবো বলেন স্যার রিকোয়েস্ট ঠিক আছে ধন্যবাদ স্যার পেমেন্টের নেওয়া আছে ভেরিয়েবল নেওয়া আছে সাবজেক্টে আরও ধন্যবাদ আর কিছু লাগবে মনে হয় না পেমেন্ট সেভ আর কিছু লাগবে দেখেন অর্ডার স্ট্যাটাস এগুলো তো ডিফল্ট যাবে তাই না পেমেন্ট টেবিলে ডাটা ঢুকে গেছে এবার কোথায় ডাটা দিতে হবে OD order data so new order details is equal to dollar sign order details all right so order details টেবিলে আমাকে ডাটা দিতে হবে এখানে নোটিশ দ্যাট অর্ডার ডিটেলস টেবিলে ডাটা যে আমি দিব ডাটা পাবো কোথায় কার্ড থেকে স্যার r থেকে সো কার্ড থেকে আমাকে ডাটাগুলো তুলে নিয়ে আসতে হবে তাই না আচ্ছা। এখন আমাকে এখানে ইউজ করতে হবে কি কার্ড সো এখানে আমি ইউজ করতে হবে কার্ড ক্লাসটা আমি এখানে ইউজ করে দিলাম ঠিক আছে সো কার ক্লাস আমাকে রিটার্ন করবে কি cart P R O D U C T cart product is equal to ফাংশনটার নাম কি বলেন তো কন্টেন্ট সব ভুলে গেছেন আমিও ভুলে গেছি একটু দেখে আসি কার্ড কন্ট্রোলার কই এই যে এই যে এই বলেই তো হয় নাকি জিনিস নেওয়া যাবে না সো কার্ড প্রোডাক্টস অর্ডার ডিটেলসে প্রথমে কি আসবে অর্ডার আইডি আগে শুধু sir order ID sir order তো অর্ডার আইডি আছে সো অর্ডার আইডিটা আগে নিয়ে নিচ্ছি আমরা অর্ডার আইডি আসছে সেশনে সো সেশনে এই যে সেশনে সো অর্ডার আইডি প্রথমে দিয়ে দিলাম এরপরে আসবে হচ্ছে product ID so this is product ID এবং প্রোডাক্টটা এটা কোথা থেকে আসবে বলেন তো প্রোডাক্ট কাটস প্রোডাক্ট গুড আমার আর কিছু লাগবে না আই এম হ্যাপি মানে রুবেল না আবার so product ID okay so don't take it otherwise হ্যাঁ সো প্রোডাক্ট নেম হ্যাঁ প্রোডাক্ট নেম আপনারা তো আবার ঠিক আছে ব্যাপার না আমরা আমরা নাকি স্যার আমরা দেখছেন ah, কিন্তু খাইতাম এখানে কি আছে কিছু না স্যার দেখাইতে সমস্যা নেই মানে কি বুঝতেছেন একটা বাটনে ক্লিক করলে তিনটা টেবিল ডাটা যাবে আপনার গরম হয়ে যাবে একটু পরে ডাটা না ডাটা কেন যাচ্ছে না সিস্টেম ক্র্যাশ আপনার ঘুম হারাম সব হারাম আপনার যদি কেউ বলে কেমন আছে আপনি বলবেন যে ফাইজলামি করো ঠিক আছে সিস্টেম এটাই আর কি আপনাকে যদি কেউ বলে কেমন আছে আপনি বলে করো বাঘ এখান থেকে কি করেন তাহলে তো কি করেন তাহলে গেছে এমন সিচুয়েশন মনে যে আমার সঙ্গে আগুন হয়ে গেছে আমি বুঝতে পারতেছি ফিলিংস আমরা একসাথে ছিলাম যাই হোক ফিলিংসের এখন ফিলিংসের মাথা চুলকাইতেছে ফিলিংস এখন কি করব বলেন সব তো ঢুকে গেছে হিসাব অনুযায়ী সব যাওয়ার কথা পেমেন্ট টেবিলে অর্ডার টেবিলে এবং অর্ডার সিটিএস টেবিলে হিসেব অনুযায়ী যাওয়ার কথা বা তার আগে আমি একটু দেখে আসি যে কার্ড কন্ট্রোলারটা একটু দেখে আসি আইডি নেম প্রাইস কোয়ান্টিটি ঠিক আছে ঠিক আছে ID name price quantity nice so order details টেবিলে ডাটাটা যাচ্ছে এন্ড ফাইনালি কি হবে আমাকে একটা রিটার্ন করতে হবে আর কি আমরা রিটার্ন কোন একটা ইওর এলআইসি রিডাইরেক্ট করে রিটার্ন uh, রিডাইরেক্ট করে দিলাম ধরেন যে কার্ড করে চেক আউট না এটা কাস্টমারের হোম কাস্টমার হোম মেসেজ দিবেন বা এখানে বলেন বলে দিলাম সাপোজ মাই হোম বলে দিলাম তাহলে সেই একটু ভালো অনুভব সুন্দর অনুভব করবে নিজের <laughs> পারি সো নাও এবার এই অ্যালাইসটার জন্য আমরা ওয়েব ডট পিএসপি পেজে আসতেছি আর এসে এখানে আমরা যেটা করতে পারি এভাবে এখানে বলে দিলাম এখানে বলে দিই কাস্টমার এটা তো দেখবে না তাহলে আবার কাস্টমার বলে সে আবার মাইন্ড করতে পারে কাস্টমার হোম ওকে সো এই কন্ট্রোলারের এই ফাংশনটা আমরা ডেফিনেশন দেবো এবার checkout public function customer home এখানে এসে কি করবো বলেন তো সিম্পলি একটা ভিউ ভিউ লোড করবো রিটার্ন করবো ভিউ থেকে এরকম আর কিছু না একটা মেসেজ দিয়ে দিতে পারি sir C O M R customer customer office so আমরা যাচ্ছি ভিউতে front end customer PHP file customer dot blade dot PHP finish করে দিলাম এবার এখানে এসে আমরা কাজ করব আর কি সো কি কাজ এখানে আগে একটু ওই এক্সটেন্ড এক্সটেন্ড করি এখানে বলে দিতে পারেন ওয়েলকাম মুকলেস অথবা ঠিক আছে জামান স্যার জন্য ধন্যবাদ আমাদের তো প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে এখানে বলে দিচ্ছি একটা হেডিং ট্যাগ নিয়ে যে thanks thanks for your order we will process it সে এরকম এখন অনেক ডিজাইন করতে হবে তার ছবি টবি নিতে হবে অনেক কিছু অনেক রং তামসা তাকে দেখাতে হবে তা না হলে সে আপনার সাইটে আসবে না ঠিক আছে নাও এখন আমরা যেটা করি ফিয়ামানিল্লার একবার একটা টেস্ট মেরে দেখি যখন ক্যাশ অন ডেলিভারি ক্লিক করে সেভ কাস্টমার ইনফোতে ক্লিক করবে সেভ সাবমিট অর্ডারে ক্লিক করবে তখন বেসিক্যালি এখান থেকে ঘটনাটা ঘটবে সো অর্ডার ইয়ে করতেছে অর্ডার টেবিল উপরে নেওয়া হয়েছে order payment order details cart session সব আছে নাইস সেশন থেকে কাস্টমার আইডি আরেকবার রিক্সপ্লি করে নিচ্ছি customer ID shipping ID order টোটালটাকে নিয়ে রেখে সেভ করে দিচ্ছে আইডিটাকে নিয়ে আবার সেশনে পুট করে দিচ্ছে তাই না ফাইন এবার পেমেন্ট টেবিলের মধ্যে অর্ডার আইডি এবং পেমেন্ট টাইপটা দিয়ে দেওয়া হচ্ছে সেভ করে দিচ্ছে পেমেন্ট টাইপটা লাগবে না আমাদের পেমেন্ট আইডিটা লাগবে না সেশনে সো রাখলাম না অর্ডার ডিটেলস টেবিলে নেওয়া হচ্ছে কার্ড টেবিল থেকে ডাটাগুলো নিয়ে সেভ করে দেন আমাকে কাস্টমার হবে পাঠিয়ে দিচ্ছে ফিয়া ফিয়া আলহামদুলিল্লাহ হুম কার্ডে কি স্যার অ্যাড করা আছে ওয়াও ওইখানে মনে হয় প্রোডাক্ট আইডি নামে রাখা হয়েছে প্রোডাক্ট আইডি না আইডি না ID product ID ID name price quantity আচ্ছা আর আমরা হচ্ছে অর্ডার ডিটেলস টেবিলে রাখছি প্রোডাক্ট আইডি তাই না প্রোডাক্ট আইডি ঠিক আছে তাহলে কার্ড কন্ট্রোলারের মধ্যে চেকআউটের মধ্যে এসে আইডিটাকে সে পাচ্ছে কার্ডটাকে স্যার প্রিন্ট দিলেই বলা যায় জি স্যার এটাকে প্রিন্ট দিলে তাই না স্যার যে এর মধ্যে কি আছে না কি আছে না আচ্ছা আচ্ছা একটু দেখি আসি তো তাহলে অর্ডার টেবিলে ডাটা যাওয়ার কথা আসছে অর্ডার টেবিলে আসছে পেমেন্ট টেবিলও আসার কথা পেমেন্ট টেবিলও আসছে এই যে payment type cash on delivery payment স্ট্যাটাসটা কি আসছে পেন্ডিং আর অর্ডার ডিটেলস টেবিল ডাটাটা আসে নাই কেন আসে content প্রিন্টার এটি মনে করেন গন্ডগোল লাগলো এটা যে কখন খুলবে আল্লাহ কার্ড প্রোডাক্ট সো এবার কোথায় ছিলাম এখানে না এখানে the quantities. ID, QQY name, price, quantity. তাহলে তো ওইটাতে তাহলে ID. স্যার AI না অন্য বাইক মেরে জানা আমরা ওই ভেরিয়েবলে কোথাও ভুল করছি কার্ড প্রোডাক্টস ঠিক স্যার কার্ড প্রোডাক্ট থেকে আরেকবার মিলায় রাখি আউটপুটটা দেখি property ID cart content product লাগবে না এখান থেকে দেখেন আমি যদি এভাবে বলি মনে করেন এটা আছে থাক লাইন কেটে দিই যদি এরকম করি কার্ড প্রোডাক্ট stroke id করি এটা স্যার মেথড দিয়ে কল করতে হবে প্রপার্টিগুলো প্রাইভেট এনক্যাপসুলেট করে রাখছে আমরা এর আগে ইউজ করছি না তখন তো আমরা কিছু দিয়ে দিয়ে দিই আমরা ইউজ করছি শো কার্ড কন্টেন্টে এই যে নেম ইউজ করছি তারপরে প্রাইস ইউজ করছি কোয়ান্টিটি ইউজ করছি কার্ড ইউজ করা হয়েছে কার্ড ইউজ না করলে দেখাই তো এটা এখানে থেকে লোকের ভিতরে করা হয়েছে স্যার এটা সেটা তো ঠিক আগে তো স্যার জিরো নিতে হবে তারপর আইডি নিতে হবে একাধিক প্রোডাক্ট থাকতে পারে না আপনারা বুঝছেন এরকম কাজ করে ঠিক আছে এটা তো একটা টুরিয়ারে এই কাজটা করছে বলেন তো দেখি এটা তো হইলো না তাই না এটা আপনারা না আমি আপনাদের কাছে কিন্তু এটা আশা করি না ঠিক আছে প্রোডাক্ট একটা এটা বিষয়টা বুঝতে পারছেন পরে সেকেন্ড ব্যাকেট দিতে হয় না এখানে তো লাগবে আপনারা এই কাজটা যে করলেন এটা কি ঠিক হয়েছে বলেন এতগুলো মানুষ আমার এই ভুল হতেই পারে আপনাদের ভুল হবে স্যার হ্যাঁ এখানে স্যার প্রোডাক্ট কার্ড হবে না অ্যাকচুয়ালি এটা এটা তো টুডিয়ারে এখান থেকে এখানে এখানে তো হবে না তো স্যার ওইখানে হবে স্যার মানে আর কোথাও লাগ ও শিট <laughs> শিট মানে এখানে চেঞ্জ হবে দেখছেন তাও তো ও আমারে বাঁচাই দিল কিছুটা আপনারা কি করলেন বলেন তো খালি খাচ্ছেন আর ঘুমাচ্ছেন এসি বাধা খাচ্ছেন আর ঘুমাচ্ছেন না না না এবার কিন্তু ঠিক আছে ওকে সো বেসিক্যালি এখানে তো এখানে তো কার্টেতে একাধিক প্রোডাক্ট থাকতে পারে তাই না সে একটা টু ডি রিটার্ন করে এবং সেটাকে আমরা যে ফরেস্ট লুপ দিয়ে ভেঙে ভেঙে এভাবে নিয়ে আসলাম তাই না so I think everything is working well now so first of all আমাদের যেটা করতে হবে যে আমরা আবার একবার একটা কাজ করি ক্যাশ অন ডেলিভারি দিই এটা দিই সেম প্রবলেম ঘটনা কি এবার তো হওয়ার কথা এখান থেকে এখানে একটা একটা করে রো আসবে আর সেটাকে দেখাবে সে কার্ড প্রোডাক্ট অ্যাজ না না সেটা হ্যাঁ, এখানে একটা তো যেমন মনে কর ওহো এই যেখানে কি করা আছে বুঝতে পারছেন কাজ হয়ে গেছে মানে। আরেকটা শো হ্যাঁ? না না প্রোডাক্ট কার্ড তো নিচে আসবে না নিচে নিচে এবার আর কি আমাকে সময় নষ্ট করতেছে এবার যদি দেই নট এখানে কি হবে না এবার হয় না আসলে বুঝছেন আপনারা কোনো দায়িত্বই নেই আপনাদের ঠিক আছে হ্যাঁ, সব ডিলিট করে দিলাম হ্যাঁ এবার আমার কার্ড টেবিলে কিছু নাই এখানেও কিছু নাই এখানেও কিছু নাই ঠিক আছে সো আমি এখানে আছি এখানে আসার পর আরও কিছু ফ্লস এখানে আছে সো এখানে আইটেমে প্রোডাক্ট একটাই আছে সো ডিলিট করে দিতে পারছেন না তাহলে কি করতে হবে হোমে ঢুকে স্যার প্রথমে আগে কাজটা করে তারপরে স্যার হোমে মানে ভিউটা লোড করবে স্যার দাঁড়ান কার্ড কন্ট্রোলার তোলা সেভ কন্ট্রোলার একটা করে সেভ করতে সেভ করার পর আমি কি করে দেবো বলেন তো কার্ড সেশন থেকে স্যার বের করে দেবো স্যার টোটালটা কি স্যার আমরা একবারে স্যার পরিষ্কার করে দিতে পারি না স্যার দাঁড়ান কার্ড স্কোপ ফাংশনের নাম কি রিমুভ নাম তাও ভুলে গেছেন জি স্যার রিমুভ স্যার রিমুভ হচ্ছে না এভাবে আসলে কার্ড রিমুভ এখানে কি হবে আইডি হবে sir product ID cart product ID cart product cart product এখান থেকে যাবে হচ্ছে রো আইডি তাই না রো আইডি রো আইডি কোথায় আছে রো আইডি কি স্যার আমরা গেছে স্যার রিক্স নিয়ে যাচ্ছি না এখন হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে ঘটনা ঘটে যাবে একটা একটা করে সেভ করবে আবার কার্ড থেকে কি করে দিবে নাও যেটা হচ্ছে বিষয় এখন সেটা হচ্ছে ধরেন আমি এখানে আসলাম এখন খেয়াল করেন এখানে ছোট্ট একটা ক্লজ আছে সেটা হচ্ছে যে বেসিক্যালি যে কাস্টমার লগ করা ছিল সে কি এখনো লগ ইন অবস্থায় আছে না লগ আচ্ছা। অবস্থা কিন্তু আছে এখন এখান থেকে যদি সে চেক আউটে ক্লিক করে আবার তাকে কি কি করতে বলতেছে করো এখন যে যেহেতু একবার সে করা আছে তার কি পেজটা আসা উচিত কোথায় যাওয়া উচিত একদম স্যার শিপিং মেথড শিপিং এ যাওয়া উচিত আবার থাকলে কোথায় যাবে পেমেন্টে যাবে একদম পেমেন্ট মেথডটা তার বারবার চেঞ্জ হতে পারে বাট শিপিং আর এটা চেঞ্জ নাও হতে পারে সো নাও তাহলে দেখেন যে শো কার্ড কন্টেন্টের মধ্যে এই যেখানে যে আমরা যে কাজটা করছি এই যে কোথায় যে চেক আউট ঠিক আছে এই চেক আউটের এখানে আমাদের একটু উস্তাদি করা লাগবে সেটা কিরকম সেশন গেট কাস্টমার আইডি ঠিক আছে কিনা জানি না ভুল হলে দয়া করে একটু বলেন ঘুমায়েন না এখন কি হবে student name shipping ID customer name কিছু বলেন স্যার আমি স্যার কাস্টমার নেম গেছে শিপিং আইডি এখানে ছোট্ট একটা কাজ করার চেষ্টা করতেছি দেখবেন কাজটা হয়ে গেলে আশা করি এটা একটা ইম্পর্টেন্ট জব শিপিং অ্যাকচুয়ালি সবই ইম্পর্টেন্ট জব সো এখানে আমি যদি ভাই বলি যে if customer ID is equal to null use করার জন্য ভাবে ডাইরেক্ট আচ্ছা, বড় হাতের আনসার নট নাল হবে নাল মানে যদি নাল হয় তাহলে স্যার চেক আউটে থাকবে যদি নাল is not is equal to null and shipping ID is not is equal to n u যদি কি করলাম দেখেন কাস্টমার আইডি আর শিপিং আইডি দুটোই যদি নাল হয় মানে দুটোই যদি নট নাল মানে কি আছে তাই না দুটোই যদি থাকে তাহলে তাকে কোথায় পাঠাবো বলেন পেমেন্টে স্যার পেমেন্টে রাইট সো পেমেন্টের জন্য অ্যালায়েন্সটা কোথায় এই যে তাহলে এখানে কি হবে ঠিক আছে না কি করলাম বলেন তো যদি এখানে প্রথমে সেশন থেকে কাস্টমার আইডি নিলাম শিপিং আইডি নিলাম সেশন থেকে সেশনে রাখা হচ্ছে এখন আমি বললাম যদি কাস্টমার আইডি যদি নাল না হয় শিপিং আইডি যদি নাল না হয় তাহলে এবার সে চেক আউটে ক্লিক করলে নাল মানে কি আসে থাকলে বারবার তাকে দেওয়া লাগবে না চেক আউটে ক্লিক করলে সে কোথায় চলে যাবে সরাসরি পেমেন্ট পেজে চলে যাবে আবার এলসিফ আবার কি হতে পারে এখানে এই যে ব্লক করে করে দেওয়া হচ্ছে আর কি ঠিক আছে আচ্ছা, এখানে এখানে বললাম যদি শুধু customer ID equal to null না হয় তাহলে তাকে কোথায় পাঠিয়ে দিব শিপিং এ শিপিং এ যাবে সো ওয়েব থেকে শিপিং কোনটা এইটা She did that. আর যদি পুরোটাই না হয় তার মানে কি উপরের দুটো যদি ফলস হয় তার মানে লগ ইন করাও নাই রেজিস্ট্রেশন করাও নাই এখানে আমরা কিছু নাটক করলাম এভাবে ওকে প্রথমে চেক করলাম কাস্টমার আইডি এবং সেশন আইডি দুইটা আছে কিনা থাকলে তাকে পেমেন্টে পাঠা দিচ্ছি এরপরে চেক করতেছি কি এমন তো না এমন তো হওয়ার সম্ভাবনা নাই যে কাস্টমার আইডি নাই বাট শিপিং আইডি আছে এরকম কি হবে এরকম হওয়ার সম্ভাবনা নাই কাস্টমার লগ ইন করার পরে না সে শিপিং অ্যাড্রেসটা পাবে সেই জন্য কাস্টমার আইডি যদি থাকে তাহলে কোথায় পাঠিয়ে দেবে শিপিং পেজে আর যদি দুটোর একটাও না থাকে তাহলে চেক আউট পেজে পাঠিয়ে দেবে এবার যদি আমরা এখানে আসি একটু ব্যাক বাটন প্রেস করি কার্টে থাক রিলোড দেই এবার এখানে ক্লিক করলে নিয়ে আসলে কোথায় যাওয়া উচিত পেমেন্টে দেখেন কোথায় আছে লগ ইন করা আছে এখন কাস্টমারের লগ ব্যবস্থা রাখতে হবে না হ্যাঁ লগ আউটের কাজটা কোথায় করব বাট একটা পনেরো বেজে গেছে আর কি অন্য ক্লাসের লোক চলে আসছে মনে হয় ওদের শেষ না আচ্ছা, হ্যাঁ। এই খেয়াল করেন কথা বলেন না আমাদের কিন্তু দুইটা কাজ পরবর্তীতে করা হয়েছে কার্টে প্রোডাক্ট এক সরি অর্ডারটা সাবমিট করার পর প্রোডাক্টগুলো কার থেকে কি করা হয়েছে ডিলিট করা হয়েছে না সেই কাজটা হয় কিনা দেখতে তো হবে নাকি নাইস তাহলে এবার ক্যাটাগরি টেবিল আসতেছি আমি প্রথমে হোমে আসলাম এখান থেকে কোনো একটা প্রোডাক্ট কার্টে নিলাম সাপোজ মনে করেন যে এটাই দুইটা নিব দুইটা নিলাম আচ্ছা দুইটা আছে ঠিক আছে আরো একটা নিব আচ্ছা নিচ্ছে এবার চেক আউটে ক্লিক করি পেমেন্টে নিয়ে আসছে ক্যাশ অন ডেলিভারি দিলাম ইসমিল্লা রহমান রাহিম বললাম এরকম আসছে এবার যদি এখানে যাই হিরোর দিয়ে একটা অর্ডার আসার কথা আসছে সত্তর হাজার কিছু একটা আসছে এখানে আসছে cash on delivery pending order ID চার এখানে অর্ডার আইডি কত ছিল চারই ছিল এখানে আসি দেখেন ও মাই গড একটা আসছে খেয়াল করছেন স্যার কার্টে গেলে কিছুই পাওয়া যাবে না কার্ট এমটি কেন প্রোডাক্ট আসার কথা কয়টা দুইটা স্যার অর্ডার ডিটেলস টেবিলে প্রোডাক্ট আসার কথা দুইটা বাট আসছে একটা পরেরটা আসে স্যার আগেরটা আসে কি অবশ্যই আসেন আসেন প্রোডাক্ট আসার কথা কয়টা দুইটা স্যার দুইটা আসতেছে একটা ঠিক আছে সো বেসিক্যালি uh, আমরা যদি এই কাজটা এখানে একটু মেবি আমাদের একটু গন্ডগোল লাগছে জায়গাটায় আর কি যে যখন আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি তখন সে কি সব রিমুভ করে দিচ্ছে একটা একটা করে তো করার কথা যে রোয়া আইডিটা আসছে শুনছে সেটাই করার কথা কিন্তু তো আমারও কথা আচ্ছা আবার করে দিই করে দেখা মনে করেন একটা নিলাম আর্টে অ্যাড করি চেকআউটে ক্লিক করি চেক আউট না শপিং এ স্যার একটা নিলে তো স্যার একটাই আসবে স্যার দাঁড়ান এক মিনিট দেখি কী অবস্থা একশো তিরিশ টাকা এটা এরকম আসছে না যেমন একটু খেয়াল করবেন ভালো করে এটার দাম অনেক বেশি এটা নেওয়া যাবে না তিনটা একটু খেয়াল করেন প্রথমে আছে কি প্রোডাক্ট এবার ডেমো প্রোডাক্ট প্রোডাক্ট একটা ডেমো প্রোডাক্ট তিনটা তো স্যার প্রাইস তো থাকতেছে বারো হাজার চারশো পঁচিশ টাকা চেক আউটে ক্লিক করে এখানে আসছি ক্যাশ অন ডেলিভারি দিলাম সাবমিটে ক্লিক করলাম মাই হোমে পাঠিয়ে দিয়েছি বারো হাজার চারশো পঁচিশ টাকা ঠিকঠাক মতোই আসছে শিপিং আইডি ওয়ান কাস্টমার আইডিও সেম একই কাস্টমার অর্ডার করতেছে অর্ডার আইডি ছয় ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি পেন্ডিং প্রথমটা আসতেছে কারণ কি পরেরটা বিজেপি মানে না এখান থেকে এখানে প্রথমে একটা প্রোডাক্ট আসার কথা না কার্ড রিমুভটা স্যার পরে দিয়ে স্যার পরে দিব এবার দেখি কি হয় কার্টে গেলে তো এখন আর কিছু পাবো না তাই না কার্ড ফাঁকা এবার আরো দুটো প্রোডাক্ট অ্যাড করি স্যার মানে হাবি জাবিটা বাদ দিয়ে স্যার অন্য দুটো করেন বাদ দিব প্রোডাক্ট দিয়ে দিলাম না চারটা দিলাম এবার এক্সপিরিয়া এক্সিটে একটা ডিম প্রোডাক্ট চারটা চেক আউট দিচ্ছি অর্ডার ভাই এরকম অর্ডার আসলে তো পাংখা ঠিক আছে ডিমো প্রোডাক্ট আসছে পরেরটা আসতেছে স্যার আগেরটা আসতেছে ফরেস্ট লুপে কি কোনো ঝামেলা হয়েছে ফরেস্ট লুপের সিনটেক্স এটা না আচ্ছা রিমুভটা আমি কেটেই দিই রিমুভ তো নাই স্যার ও রিমুভ তো নাই এখন মানে কি হুম for each card product and card product মানে আমার লুপ থেকে সে দুইটা প্রোডাক্ট নিচ্ছে না সেম ভাই শেষ হয়ে গেছে ভাই দুই মিনিট লাগবে আচ্ছা সামহাও এখানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে যখন এখান থেকে আমরা ইয়ে করতেছিলাম ডিটেলসে যাচ্ছিলাম হ্যাঁ তখন এখান থেকে কিন্তু সে যেটা করতে পারতেছিল না সেটা হচ্ছে কার্টের প্রোডাক্টগুলো সে লুপ ওয়াইজ এখান থেকে বের করতে পারতেছিল সো আই থিঙ্ক এখানে একটা প্রবলেম হচ্ছে আর কি এই জায়গাটা সেই জায়গাটা একটু ডিবাক করে দেখলেই আমাদের জিনিসটা হয়ে যাবে সো রুলস অনুযায়ী কি এখান থেকে এখানে একটা একটা করে রো আসবে আচ্ছা এখানে একটা কাজ করে দেখা যেতে পারে সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের বলি ইকো প্রি প্রিন্টার এর মধ্যে কি আসবে বলেন তো এরপরে এখান থেকে কি দেখা যাবে বলেন তো দুইটা প্রোডাক্ট যদি আমরা কার্টে অ্যাড করি এরপর যদি হ্যাঁ দুইটাই দেখা যাবে হ্যাঁ? দুইটা আসা উচিত না আচ্ছা একটু কার্টে নেই কয়টা আছে এখন দুইটা আছে এবার চেক আউটে ক্লিক করলাম এটা ক্লিক করে এখানে ক্লিক করলাম প্রোডাক্ট কয়টা আসছে একটা ওয়াই না দুটোই তো আসছে এক এই যে রো আইডি দুইটার কি এক না স্যার এক না তো তো what's the problem product ID ও সরি আলাদা প্রোডাক্ট আইডি এখানে হচ্ছে দুই আইডি এখানে কত এক চার ওখানে কোয়ান্টিটি চারটা এখানে কোয়ান্টিটি দুইটা আসলে কি তাই ছিল দেখে আসি হ্যাঁ কোয়ান্টিটি চারটা এবং কোয়ান্টিটি ছিল দুইটা এরকম করতেছে কেন অ্যাটিচিউড এরকম কেন বলেন তো স্যার ফর ইচ না যদি স্যার অন্য কোনো লুক ইউজ করা যায় ফর লুক লুপ কি সরি আচ্ছা ফর প্রোডাক্ট অ্যাজ প্রোডাক্ট তাই এখান থেকে এখানে একটা একটা করে রো আসবে সেখান থেকে দিয়ে আমি সেভ করে দিচ্ছি আচ্ছা, আচ্ছা এটাই তো সিস্টেম আচ্ছা ওকে আমরা এই বিষয়টা আপনি একটা কাজ করবেন এখানে সামহাপুন একটা টেকনিক্যাল ছোটখাটো হয়তো গোসল লজিক্যাল ইস্যু প্রবলেম হতে পারে এই যে কার্ডের উপরে আরো কিছু টিউটোরিয়াল আমার আছে আপনারা চাইলে দেখতে পারেন তাহলে ট্রেনিং এর সাইট থেকে দেখতে পারবেন বিডি জবসের বেশ কিছু প্রোগ্রামে দু তিনটা ব্যাচে আমার লেভেলের কার্ড ক্লাস আছে ঠিক আছে তো ওখান থেকে দেখে নিই ঠিক আছে আজকে আমরা এখানে কন্টিনিউ করব না এছাড়াও ধরেন যে আপনারা মানে পরবর্তী ব্যাচগুলোতেও হয়তো দেখতে পারবেন যেগুলো থাকে বাট টালা ট্রেনিং এর বিডি জবসের চ্যানেলে ওখানে আমাদের কিছু আমার কিছু কার্ড লেভেলের শপিং কার্ডের উপরে কিছু টিউটোরিয়াল আছে স্যার ব্যাচ টু এবং ব্যাচ থ্রি